তোমার রূপের জল দোহাই লাগে মুখটি তোমার একটু আচলে ভাগো Ah,

বাকিটা সময় যেন মরণ আমার হৃদয় জুড়ে নামে অধয়াধার আধার সময় যেন মরণ আমার হৃদয় জুড়ে নামে অধয়াধার আধার বেদের মেয়ে আমায় কথা দিয়েছে আসি আসি বলে দুষ্ণা ফাঁকি দিয়ে তাই আমায় কথা দিয়েছে আসি আসি বলে জোসনা পাখি দিয়েছে ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা উড়েছে পাখি পনছে পাখি প্রাণী কেউ জানে না তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে took